আমাকে কিছু স্বপ্ন ধার দেবে খুব ইচ্ছে করছে জানো খুব ইচ্ছে করছে স্বপ্ন দেখতে স্বপ্ন কিনতে নদীর স্রোতে ভাসতে অনেক দিন তোমাকে খুঁজেছি পাচ্ছিলাম না আজ পেয়েছি আমার স্বপ্নের ফেরিওয়ালা জীবনে তেমন কিছু সঞ্চয় করতে পারিনি তাহলে তাহলে আমি স্বপ্ন কিনবো কি দিয়ে তখন উত্তরে ফেরিওয়ালা বলছে কি আছে তোমার কাছে টাকা ছাড়া আমার কাছে আমার কাছে আছে বলতে বাবার দেয়া ঘড়ি আর মায়ের দেয়া চশমাটা আর কিছু আবেগ মাখা সুন্দর স্মৃতি আচ্ছা এগুলোর বদলে কি একটু স্বপ্ন পাওয়া যায় তখন ফেরিওয়ালা বলছে দূরে বসে থাকা ওই ছেলেটিকে দেখছো যে আলাদা একা চুপটি করে বসে আছে ও এসেছিল আমার কাছে স্বপ্ন কিনতে ভেবেছিল ঘুমানোর আগে পকেট ভর্তি টাকা নিয়ে শোবে ফেরিওয়ালার সাথে দেখা হলে অল্প একটু স্বপ্ন কিনবে দেখা তো হয়েছিল আমার সাথে তবে স্বপ্ন কিনতে পারেনি পকেটে হাত দিয়ে দেখলো একটি টাকাও নেই তাই এখন একা চুপ করে বসে আছে ওর কাছে তো তোমার মতো আবেগ জড়ানো স্মৃতি নেই যে অল্প একটু স্বপ্ন কিনবে আমি টাকার বদলে স্বপ্নের ব্যবসা করি না আমি ভালোবাসা আর আবেগের বদলে স্বপ্ন দেখাই